মায়ায় গড়ায় সংসারে মায়ায় গড়ায় সংসারে কেউ আসে কেউ যায় ফিরে মিছে কেন কদিস রে তু নৌ

away. 我的青春啊。 জগৎ চলে তার সারা pro puxar.